আপনারা অলরেডি বুঝতে পেরেছেন থামেল টাইটেল থেকে আমরা কী বিষয় নিয়ে ভিডিও বানাতে চাইছি আমরা আজকে শিখবো কীভাবে মোবাইল দিয়ে হেড হেডশট মারা যায় এটারে হয়তো মেরে দিয়েছে আজকে শুধু দেখাবো কীভাবে মোবাইলে হেডশট এই দেখেন খুবই ইজি ব্যাপার আর এরকম ভিডিও চাইলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আরে ভাই মিস্টেক পঁয়তাল্লিশে হেড খেয়েছে আমি কিন্তু ভাই তিন জিবি র্যামের ফোন দিয়ে খেলি আপনারা যদি খেলা শিখতে চান তাহলে আমি ফোনের হাতে যেভাবে খেলি ওইটাও ভিডিও করে দেখাতে পারি নেট খারাপ দিচ্ছে একটু তো আমরা এখন ওয়ান বাসেস ওয়ান মোড খেলবো যে মোডটা আছে দেখি এতে আমরা কীভাবে মারতে পারি চেষ্টা করবো যত দূর পারি দেখা যাক আমরা শর্ট গানার ডিজেটিক্যাল নিয়ে নিছি একটা শর্ট মুখটা বের কর মুখটা মুখটা আর এই দিছে হয়ে যা অবশ্যই কমেন্ট করে জানাবেন কীরকম লাগছে আপনাদের ভিডিও এর মধ্যে দ্বিতীয় রাউন্ডে দেখবো আমরা কীভাবে মানে হেডশট মারা যায় মোবাইল দিয়ে আর কি আপনারা যদি কেউ শিখতে চান এভাবে হেডশট মারতে হয় কীভাবে তো অবশ্যই কমেন্টে জানাবেন এবারে ডিজিটিক্যাল দিয়েই মারব মোবাইল অতটা ডিজিটিক্যালে শট লাগে না তিন জিবি র্যামের ফোনে লাগে না ভালো ওই তো লেগে গেছে স্নাইপারও চালান যায় ভালো দেখি কি নাই আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন মারে না একটা শার্ট আর একটা শার্ট হয়ে গেল